আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনার ক্যাপশন দেখেছেন সত্যরঞ্জন বড়ার আসামের একজন ব্যক্তি যিনি ইসলামকে সমালোচনামূলক নানা রকমের ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তা দেয় এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এসে ইসলামকে কিছু মন্তব্য তিনি করে থাকেন আপনারা অনেকে দেখেছেন যারা আসামের অধিবাসী তারা জানেন তো যাই তার লেখা একটি বই আমাদের হাতে এসেছে সে বইটার নাম হচ্ছে ইসলাম ও রুকুরানো কলঙ্কিত কথা এ নামে একটি বই যার বাংলা অর্থ যদি আমরা করি তা ইসলাম এবং কোরআনে কলঙ্কিত কথা সমূহ তো তিনি আসামি ভাষায় বইটা রচনা করেছেন সেই বইটা আমাদের কাছে এসেছে এবং সত্যরঞ্জন বড়ার তিনি বলছেন চ্যালেঞ্জ করেছেন গোটা মুসলিম বিশ্বকে যে তার বইয়ের জবাব দেওয়ার জন্য সূচনার কথা তার চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম এবং আসামের বরপেটা জেলার স্পষ্ট বরপেটা জেলার মুকাদ্দাস আলী বলে একজন ব্যক্তিকে তার কাছে আমরা পাঠিয়েছিলাম আমাদের তরফ থেকে তিনজন গিয়েছিল এবং ডিসেম্বর মাসে একটা বিতর্ক হওয়ার কথা ছিল যাই হোক তিনি ডেট সময় সমস্ত কিছু দিয়ে পরবর্তী সময়তে তিনি আর সেই বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যায়নি আমরা অচিরেই তার অডিও এবং অডিও এবং ফটো সবগুলো আপনাদের কাছে শেয়ার করব তো যাই হোক আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যে সত্যরঞ্জন বরার আসামের একজন ব্যক্তি তিনি ইসলামকে নিয়ে অনেক আলোচনা করেছেন তার মধ্যে একটা নারী কেন্দ্রিক ইসলামের নারীকে কোনো অধিকার দেয়নি এটা নিয়ে তিনি অনেক সমালোচনা করছে তার বই ইসলাম ওরু কোরআন মানে কোরআন কলঙ্কিত কথা এবার নব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠা ব্যাপী তিনি বিশেষ করে ইসলামকে আক্রমণজনকভাবে এবং নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করেছি আমরা সেটারই আজকে জবাব দিব পাশাপাশি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তার ভিডিও সামনে রেখে আমরা জবাবগুলো দিতে থাকবো আসেন প্রথমত আমরা তার ভিডিও আমরা কিছু দেখি তারপরে ইনশাল্লাহ আমরা সেই জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আসেন প্রথমে ভিডিওটা আমরা দেখি এ হচ্ছে সেই ভিডিও আমরা ভিডিওটা চালাই এটা একটা নিউজ চ্যানেল আসামের লেখা যায় সত্যরঞ্জন গড়া ভার্সেস মুক্তি মকিবুর রহমান মকিবুর রহমান আসামের একটা টিভি নিউজ চ্যানেলে বিতর্ক চলছে পরিচয় সম্পাদক রিতুসমিন শর্মা ঈশান বিশেষ তো যাই হোক এটা আসামের ভাষা আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে তারপর আমরা জবটা দিচ্ছি আচ্ছা আপনারা ভিডিওটা প্রথম থেকে আমরা এখান থেকে কিছু কোট করব তোমাকে হেল্প করি আজ মই একদম জোয়ার কারণে মই প্রস্তুত আছো দ্বিতীয় নম্বর কথাটো হল আপুনি চিন্তা করিব ইয়া আগতে মই দুদিন কৈছিল যে এই কিতাবটো ষড়যন্ত্ৰমূলকভাৱে এই কিতাবখন লিখা হৈছে এই কিতাবখন ষড়যন্ত্ৰমূলকভাৱে এই কিতাবখন লিখা হৈছে আপুনি চিন্তা কৰক এনে এনে কিছুমান কথা ইয়াতে লিখা আছে যত কোৰআনৰ লগত কোনো সম্পৰ্কই নাই কোৰআনৰ লগত কোনো সম্পৰ্কই নাই মই আপোনাক কৈ আছো মা বুলিসকলক জনকৰ্মী বুলি কোৱা হৈছে কৰণৰ কোনখন আয়তত আছে মই তেওঁক চেলেঞ্জ কৰিলোঁ মই তেওঁক প্ৰত্যাহ্বান জনালোঁ এই ষ্টুডিঅ'ত এই মুহূৰ্তত যে আপুনি যিটো আয়তৰ নাম লৈ সেইটোত লিখিছে মা ভনীসকলৰ বিষয়ে যিটো আপুনি ইমান ডাঙৰ এটা অপমান মা ভনীসকলক কৰিলে যৌনকৰ্মী বুলি কৈছে যৌনকৰ্মীৰ মানা কি আপোনাক সুধিছোঁ যৌনকৰ্মীৰ মানুহটো মানাটো কি সত্যৰঞ্জন আপোনাৰ পৰা এইটো আনিছে আপুনি যৌন কৰ্মীৰ লগত তুলনা কৰিছে ভনী মাসকলক এই কথাটো আপুনি ক'ত পালে স্পষ্ট কথা আপোনাৰ যিকেইটা আয়াতত কৈছে তাত কৈছে যে আপোনাৰ আপোনাৰ কাৰণে স্ত্ৰীবিলাক শস্য কৰে আপোনাৰ আপোনাৰ মনত নাই আচ্ছা অনেকে হয়তো আপনারা আসামিস ভাষা বুঝতে পারছেন না এতক্ষণ পর্যন্ত যে কথা হলো আমি বাংলাতে কিছুক্ষণ বলে দিই মূলত হচ্ছে এটি হচ্ছে সত্যরঞ্জন বরা ইনি সত্যরঞ্জন বরা এ ব্যক্তি ইনি হচ্ছে মডারেটার সভাপতি ইনি হচ্ছে মুসলিমদের তরফ থেকে একজন আলেম তো ইনি একটি বলে গেছে যেটা বললাম ইসলাম কোরআন কলঙ্কিত কথা সে বইয়ে তিনি নব্বই থেকে সাতানব্বই নম্বর পৃষ্ঠ আমি যেটা পড়েছি সেখানে তিনি বলেছেন যে ইসলামের নারীকে বলা হয়েছে শস্য ক্ষেত্র আর দুই ইসলামে নারীকে বলা হয়েছে যৌন ম্যাশিং শুধুমাত্র সন্তান জন্ম দেবে এটাই কাজ তাই যৌন ম্যাশিং তাই মুসলিমদের তরফ থেকে এই ব্যক্তি তিনি বলছেন যে পবিত্র কোরআনে কোন আয়াতে নারীকে যৌন ম্যাশিং বলা হয়েছে কোথায় বলা হয়েছে তো ইনি এখন জবাব দিতে চাইবেন তারপর থেকে আপনারা শোনেন না মনে জেহাদৰ যুদ্ধৰ নামত আপুনি এইটো পিছত আহিম বাৰু মানে। কিন্তু এই উত্তৰটো দিয়ক আপুনি দেখেছেন এই সত্যরঞ্জন বরারকে যখন রেফারেন্স চেয়েছে যে কোরআনের কোথায় আছে উনি এটাকে না দিয়ে তিনি আবার একটা বিষয়ে তিনি চলে যেতে চাইছেন তিনি বারবার বলছেন যে কোরআনে আরো আছে জিহাদ আছে হাবিজাবি মানে তিনি প্রসঙ্গটা আরো বড় করতে চাইছে একটা জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না এটা হচ্ছে সমস্যা এদের যারা ইসলাম সমালোচনা করে তারা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না আসেন তারপরে শুনি স্ত্রীগণ তোমাদের জন্য শস্য স্বরূপ তাই স্ত্রীর অভিজ্ঞতা বাকীখিনি মই পঢ়ি নিদিওঁ মই কি কয় কোৰআনৰ আয়াত কোনটো আয়াত তাকে কলো দুশ তেইছ দুই পাৰা দুই কোৰআনৰ আয়াত কওক না আপুনি আপুনি কোনটো আৰবী কথা কৈছে আৰবী কথা এক্সেক্টলি মই সেইটোৱে জানিব খুজিছিলো আপুনি এটা কিতাপ লিখিছে আপুনি নাই নাই নাই যিটো শুনো হ'ব সবাই ডাঙৰি আপোনাক কৈছে এজন লিখক এটা কিতাপ লিখিছে তেওঁ যিটো কিতাপৰ পৰা তেওঁ লিখিছে সেই আয়াতটো আপুনি পঢ়িব নোৱাৰে কিয় মই পঢ়ি দিলো আয়াতটো পঢ়ক আয়াতটো পঢ়ক কথাবিলাক নুবুজা হৈছে আপুনি সেই কথাটো উত্তৰ দিয়ক আৰবী ভাষাত লিখা আছে আপুনি আৰবী ভাষাত পঢ়ি দিব লাগে বুলি তেখেতে এই কথাটো মই জানিব খুজি আছিলো যে আজি আমাৰ দাসনো ভাৰতবৰ্ষ ইয়াতে প্ৰমাণ কৰে যে তেওঁলোক কৰবাত নহয় কৰবাত নিজকে ইনক্লুচিভ কৰি সংকীৰ্ণতাৰ মাজত সোমাই লৈছে আৰু অসমীয়া বাংলা ইংৰাজী অন্যান্য ভাষাত কোৰাণখন কিয় অনুবাদ কৰাইছে আপোনাক অনুৰোধ জনাইছো আপোনাৰ লগত মোৰ কোনো ক্লেছ নাই কোনো ক্ৰেট নাই ব্যক্তিগত ক্লেছ নাই এটা কথা আপোনাক কৈ আছো এই যে আপুনি দেখছেন বইটা এখানে পুরোটা আছে প্রথমে লেখা আছে ইসলাম ওরু কোরআন মতে সমগ্র নারী জাতি কেবল সন্তান জন্ম দিয়া যন্ত্র যৌন কর্মী তার বইয়ের প্রথম পৃষ্ঠাতেই একদম হেডিং প্রচ্ছেদেই তিনি এই কথাটা লিখেছেন যে ইসলাম আর কোরআনে সমগ্র নারী জাতিকে যৌন মানে যৌনর একটা শুধুমাত্র যন্ত্র বলা হয়েছে আর যৌন কর্মী বলা হয়েছে তো যাই হোক আপনারা এতক্ষণ শুনলেন আলোচনা শুনলেন আর আমাদের মুসলিমদের তরফ থেকে মৌলানা সাহেব তিনি বারবার বলছেন যে এই কথা কোরআনুল কারিমের কোথায় আছে যে নারীকে শস্যক্ষেত্র বলা হয়েছে যেহেতু তিনি কোনো প্রমাণ এখন পর্যন্ত পেশ করতে পারেনি আপনারা দেখেছেন তিনি শুধুমাত্র শ্রবাকারা এক নম্বর দুশো তেইশ থেকে একটা দলিল পেশ করার চেষ্টা করেছে আসেন আমরা এখন এটা ধারাবাহিক পর্যায়ে জবাব দিই প্রথম তিনি যে দলিল পেশ করেছেন আমরা সেই দলিলটা দেখব যে ইসলামের নারীকে কি যৌন কর্মী বলা হয়েছে বা মেশিং এর সঙ্গে তুলনা করা হয়েছে এ দুটো কথা আর তিন নাম্বার ইসলামের নারীকে শস্যক্ষেত্র বলা হয়েছে এই তিনটে অভিযোগ তিনি তার তরফ থেকে করেছে তো প্রথম একটা চ্যালেঞ্জ আমরা সত্যরঞ্জন বরার সহ সমগ্র ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে পবিত্র কোরআন থেকে একটা আয়াত দেখান যেখানে নারীকে বলা হয়েছে যৌন কর্মী বা যৌন মানে আর মেশিন যন্ত্র দুটো চ্যালেঞ্জ মানে দুটো দাবি তিনি করেছেন দুটো প্রমাণ আমরা চাইছি এটা আপনারা আপনাদের প্রমাণ পেশ করবেন দুটো জিনিস যে ইসলামে কোথায় নারীকে বলা হয়েছে যে যৌন কর্মী একটা প্রমাণ পেশ করেন আর দুই নম্বর তাকে যন্ত্র বলা হয়েছে নারীকে এটা কোথায় আছে এ দলিল পেশ করবেন তিন নম্বর ইসলামের নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে কি হয় নাই এ বিষয়টা নিয়ে আসুন আমরা সেই আয়াতটা এখন দেখবো সেই আয়াতে আসলে কি বলা হয়েছে তিনি পবিত্র করম বাকারা আয়াত নম্বর দুশো তেইশ থেকে দলিল উপস্থাপন করেছে আমরা সেই আয়াতটাকে এখন দেখার চেষ্টা করব দেখা যাক পবিত্র কোরআনে কি বলা হয়েছে হ্যাঁ এই হচ্ছে বাকারা আপনারা দেখতে পাচ্ছেন বাকারা আয়াত হচ্ছে দুশো তেইশ এটা অ্যারাবিক অংশ এবং পাশে আছে পাশে হচ্ছে বাংলা আপনারা বাংলাটা এখান থেকে দেখে নিতে পারেন এই চোদ্দশো তেইশ নম্বর আয়াত এখানে পরিষ্কারভাবে কি বলছে যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ অতএব তোমরা যেভাবে ইচ্ছে গমন করো এবং সেই জীবনের জন্য পাথেয় পূর্বেই প্রেরণ করা এবং আল্লাহকে ভয় করো ও জেনে রাখো যে তোমাদের সবাইকে তার মুখোমুখি হতে হবে এবং বিশ্বাসীগণকে সুসংবাদ দাও আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে এখানে স্পষ্ট একটা দাবি করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমি শো করছে কিনা আমি একবার জাস্ট দেখে নিই আচ্ছা স্ক্রিনটা এখানে শো করছে না কেন জাস্ট আমি আরেকবার দেখার চেষ্টা করি হ্যাঁ এবার শো করছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন হ্যাঁ শো করছে দেখেন সুরা বাকারা এটা আরবি অংশ এটা বাংলা অংশ কোরআন কি বলছে বাংলাতে দেখেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ অতএব তোমরা সেইভাবেই যেভাবেই ইচ্ছে গমন করো এবং সেই জীবনের জন্য পাথে পূর্বেই প্রেরণ করো মানে যাই হোক কোরআনের অ্যাড আপনারা পড়ে নিতে পারেন এখানে স্পষ্ট যে কথাটা বলছে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআন বলছে যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ এই আয়াতের অংশটাকে নিয়েই আমাদের সত্যরঞ্জন বড়ার তিনি বলতে চাইছেন যে নারীকে যন্ত্র বলা হয়েছে দেখুন কোরআনের কোনো জায়গাতে যন্ত্র কোনো অনুবাদই করা হয়নি জাস্ট বলা হচ্ছে শস্য ক্ষেত্র এখন এই শস্য ক্ষেত্র এই শব্দটাকে নিয়েই সত্যরঞ্জন বড়ার তিনি অনেক রকমের জল ঘোলা করার চেষ্টা করছে যে নারীকে শস্য ক্ষেত্র বলেছে এটা মানে উচিত হয়নি নারীকে শস্য ক্ষেত্র বলা কেন নারীকে শস্য ক্ষেত্র বলা হলো তো এটা স্বাভাবিকভাবে একটা সহজেই সমস্ত মানুষ জেনে পবিত্র কোরআন যখন বলছে যে নারীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র এখানে নারী বলতে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র ক্ষেত সড়ক আর আমরা সকলেই জানি যে ক্ষেত্র বলতে একটা মাঠের কথা বলছে বা খোলা ময়দান যেই খোলা ময়দানে বা বিশেষ করে শুধু খোলা ময়দান নয় এটা হচ্ছে সেই মাঠ যেখানে কোনো শস্য কোনো বীজ বপন করলে এখান থেকে গাছ বা বৃক্ষ রাজি জন্মায় এখানে যারা একটু যারা মানে বিবাহিত আছেন তাদেরকে বলার প্রয়োজন এটার ব্যাখ্যা যে কেন বলা হয়েছে যারা বিবাহিত তারা সকলে বুঝতে পারছেন এখানে মূলত এই আয়াতটা অবতীর্ণ হওয়ার কারণ একটা আছে আমরা সেই কারণটা আপনাদেরকে দেখাবো যে এই কোরআনের এই আয়াতটা আল্লাহ সুমতাল্লাহ কেন অবতীর্ণ করেছেন বা কেন অবতীর্ণ করলেন কেন পবিত্রগণে প্রত্যেকটা অবতীর্ণ হওয়ার পেছনে বিশেষ একটা কারণ থাকে আসেন প্রথমত আমরা কারণটা দেখার চেষ্টা করি যে এই আয়াত কেন অবতীর্ণ করা হয়েছে এটা হচ্ছে সুনান তিরমিজি সুনান তিরমিজির মূল অংশ এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে সে বিষয়ে এখানে স্পষ্টকরণ করা হচ্ছে এখানে বলছে যে আব্দুল ইবনা আব্বাস সাথে বর্ণিত তিনি বলেন ওমর রতি আল্লাহ রসুল সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি তিনি বললেন কিসে তোমাকে ধ্বংস করলো ওমর রদি আল্লাহ বলেন রাতে আমার বাহনটি উল্টা করে ব্যবহার করেছি পেছনের দিক থেকে সহবাস করেছি বর্ণনাকারী বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম কোনো জবাব দিলেন না অথবা রসুল সাল্লামের প্রতি নিম্নাক্ত আয়াত অবতীর্ণ হলো তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রকে যেভাবে ইচ্ছে যেতে পারো সব দোষে তেইশ নম্বর এক সামনের দিক হতেই বা পেছনের দিক হতেও জনন ইন্দ্রিয় সঙ্গত হতে পারে তবে মলদার অথ মানে অথবা হায়েস্ট অবস্থায় সহজ যেন না হয় তাহলে পবিত্র কোরআনে প্রবচন হওয়ার কারণ এখানে বলা হচ্ছে যে ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কাছে এসে একটা অভিযোগ করলো যে রাসূল একটা খারাপ কিছু ঘটে গেছে আল্লাহ রাসূলকে তখন বললো আল্লাহ রাসূল তখন বললেন যে কি বিষয় তো এই বিষয় আল্লাহ রাসূল তখন বললেন তখন চুপ থাকলেন পবিত্র মানে অবতীর্ণ হলো যে তোমাদের নারীরা তোমাদের ক্ষেত্র স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র অতএব তোমরা যে দিক দিয়ে ইচ্ছে সেইভাবে তোমরা সহজ করতে পারো তবে তোমরা ঋতুস্রাব অবস্থায় তোমরা সহবাস করবে না আর পেছন দিক থেকে তোমরা সহজ করবে না মানে এই ব্যাপারে বুখারিতে হাদিস একাধিক এসেছে তো নারীকে শস্য ক্ষেত্র বলা এখানে খুব চমৎকার একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে নারীকে শস্য ক্ষেত্র কেন বলা হলো একজন স্বামী মানে তার স্ত্রীকে নিয়ে সবসময় পরিকল্পনা করে সবসময় তার তার স্ত্রীকে নিয়ে ভাবে চিন্তা করে তাকে সবসময় খাওয়া দাওয়ার জন্য মানে কিভাবে রোজগার করে তাকে খাওয়াতে হবে তার সন্তানকে পালন করতে হবে মানে সবসময় একজন স্বামী তার স্ত্রী মানে ক্ষেত্র মানে এখানে যদি জমির সঙ্গে আপনারা তুলনা করে নেন যদি সত্যি জমির সঙ্গে তুলনা করেন তাহলে একজন কৃষক দেখবেন তার জমি কিনে সমস্ত স্বপ্ন দেখে যে আমার এই মাসে আমরা এই ফসল বোনাবো এই সময় ফসল আমরা তুলবো মানে সবসময় জমির পুরে নিয়ে এসে চিন্তা করছেন কৃষক জানে যে জমির বা একটা ক্ষেত্র মূল্য কত সবসময় জমি কিনে একটা স্বপ্ন যে কেউ জানে এখানে ছাগল যেন ঢুকতে না পারে তার জন্য খুব সুন্দর ভাবে ঘিরে দেয় মানে সার্বিক দিক থেকে ঠিক একইভাবে একজন স্বামীকে বলছে তোমার স্ত্রী তোমার শস্য ক্ষেত্র তার মানে তার সমস্ত দায়িত্ব এবং সমস্ত কিছু তার উপরে বার্তা আছে এটা চমৎকার একটা উদাহরণ এবং সাহিত্য ভাষা ব্যবহার করা হয়েছে এখন যারা ইসলাম বিদ্বেষী তারা যদি ইসলামের সাহিত্য না বুঝে তাহলে আর করার কি এরপরে আপনাদেরকে একটা অ্যান্টিভেনাম জবাব আছে নারীকে যদি পবিত্র কনস্য ক্ষেত্র বলেছে এটা যদি অভিযোগ যদি সত্যরঞ্জন বলার করে তা আমরা বলবো যে দাদা হিন্দু ধর্মগ্রন্থ একাধিক জায়গাতে নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে আপনি কি বলবেন হিন্দু ধর্মগ্রন্থে নারীকে একাধিক জায়গাতে যে শস্য ক্ষেত্র বলা হয়েছে এক্ষেত্রে আপনাদের মন্তব্য কি আসেন আমরা দেখি যে হিন্দু ধর্মগ্রন্থে কোথায় কোথায় নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে প্রথমে কয়েকটা রেফারেন্স আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখি আমরা স্ক্রিনশটটা নিয়ে আসার চেষ্টা করছি স্ট্রিম আচ্ছা দেখা যাক আমরা এখানে নিয়ে আসতে পারি কিনা একটু আপনারা অপেক্ষা করবেন আমরা স্ক্রিনশট সরাসরি বই থেকে আমরা দেখানোর চেষ্টা করব অ্যাপ্লিকেশন কম্পিউটার আমরা জাস্ট এক মিনিট শ্রোতা মন্ডলীর কাছ থেকে আমরা সময় চাইছি আমরা স্ক্রিনশটটা দেখানোর জন্য আপনার কাছে সময় নিচ্ছি দেখা যাক স্ক্রিনশটটা আমরা নিয়ে আসতে পারি কিনা হুম আলহামদুলিল্লাহ চলে এসছে আপনাদেরকে আমরা স্ক্রিনশটটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনুষ সংহিতা মনুষ সংহিতা ভূমিকা অনুবাদ টিকা সহ আছে চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এটা অনুবাদ এটা কোনো মুসলিম না মনুষ সংহিতা হিন্দু একটা শাস্ত্র যেটাকে চারটে বেদ উপনিষদ একশো আটটা উপনিষদ এবং আঠারোটা পুরাণের সার নির্যাস বলা হয় এই সেই মনুষ সংহিতা মনুষ সংহিতাতে বেশ কিছু জিনিস আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি স্ক্রিনে আসছে কিনা স্ক্রিন শো হচ্ছে কিনা আচ্ছা আচ্ছা জি এবার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মনুসংহিতা এখানে আছে এই হচ্ছে মনুসংহিতা মনুসংহিতা ভূমিকা অনুবাদটিকা সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের থেকে এটা নেওয়া হয়েছে এখানে আমরা কিছু জিনিস দেখাবো এবার যেখানে মনুসংহিতাতে স্পষ্টভাবে নারীকে যে শস্য ক্ষেত্র বলা হয়েছে এ বিষয়গুলো আপনাদেরকে আমরা এখন প্রকাশ করব এক নম্বর মন্ত্র দুই নম্বর মন্ত্র তিন নম্বর মন্ত্র চার নম্বর মন্ত্র নেটটা একটু ডিস্টার্বের জন্য আমরা একটু আচ্ছা দেখা যায় কি না সমস্যা হচ্ছে এখান থেকে দেখাতে আমরা সরাসরি পিডিএফ এ চলে যাব তাহলে অনেক সিস্টেম একটু প্রবলেম হচ্ছে আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার জি এখান থেকে দেখাবো এই যে মনুসংহিতা মনুসংহিতা নবম অধ্যায় নবম অধ্যায় মনুসংহিতা নবম অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে কি বলছে দেখেন ক্ষেত্রভূত স্মৃতা নারী ভূতা স্মৃতা পুনাম ক্ষেত্র বীজে সমজগৎ সম্ভাব সর্বদেহে সর্বদেহী নাম মানে নারী ক্ষেত্র স্বরূপ পুরুষ বীজ স্বরূপ ক্ষেত্র ও বীজের মিলনে সকল দেহের দেহের উৎপত্তি হয় স্পষ্ট মনুসংহিতা বলছে দেখেন যে ক্ষেত্র ভূত স্মিতা নারী বীজ ভূতা স্মিতা পুনম ক্ষেত্র বীজা মানো জায়গা সম্ভাব সর্বদেহী নামা তথা নারী ক্ষেত্র স্বরূপ নারী হচ্ছে ক্ষেত্র স্বরূপ দেখেন নারীকে ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে পুরুষ হচ্ছে বীজ স্বরূপ ক্ষেত্র ও বীজের মিলনে সকল দেহির উৎপত্তি হয় তারপর আবার বলছে দেখেন যে কোন স্থলে বীজ প্রধান কোন স্থানে জনি জনি বা ক্ষেত্র দেখেন নারীর জনিকে ক্ষেত্র ব্যবহার করা হয়েছে দেখেন কোন ক্ষেত্রে বীজ প্রধান কোন স্থানে স্ত্রী জনি প্রধান দেখেন সংস্কৃততে জনি স্তেব কোথা কোথাচিরিত স্পষ্টভাবে জনি স্তেবে শব্দটা ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে স্ত্রী জনি বা ক্ষেত্র ব্যাকেটে ক্ষেত্র প্রধান যেখানে উভয় সমান উভয় সমান সেই সন্তান প্রশস্ত তার মানে আপনাদের এখান থেকে দুটো মন্ত্র আমি স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি যে মনুষ সংহিতা পরিষ্কার হচ্ছে ক্ষেত্র ভূত স্মিতা নারী বীজ ভূত স্মিতা পুনাম নারী হচ্ছে ক্ষেত্র স্বরূপ পুরুষ হচ্ছে বীজ স্বরূপ ক্ষেত্র বীজের মিলনে সকল দেহের উৎপত্তি হয় ঠিক ভাবে চৌত্রিশ নম্বর মন্ত্র বলছে কোন স্থলে বীজ প্রধান বীজ মানে পুরুষকে বোঝানো হচ্ছে আর কোন স্থলে স্ত্রী জনি বা ক্ষেত্র দেখেন স্ত্রী যৌনাঙ্গকে ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে প্রধান যেখানে উভয়ই সমান সেই সন্তান প্রশস্ত হয় তার মানে আপনারা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্ট নারীকে পরিষ্কারভাবে ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে আমরা আর একটা জিনিস দেখাতে চাই এখানে আর একটা মন্ত্র দেখাবো আপনারা দেখতে পারেন এখানে আরেকটা মন্ত্র দেখেন এখানে বলছে মনুসংহিতা নবম অধ্যায় মন্ত্র নম্বর পঁয়ত্রিশ তারপরে মন্ত্র বলছে বীজ ও ক্ষেত্রের মধ্যে বীজকে উৎকৃষ্ট বলা হয় কারণ সকল জীবের সন্তান বীজ লক্ষণ যুক্ত বীজ ও ক্ষেত্র নারীকে আবার ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে পুরুষকে বীজের সঙ্গে তুলনা করা হয়েছে আবার আটত্রিশ নম্বর মন্ত্রে দেখেন বলছে এক্ষেত্রে ভূমিতে কৃষকগণ প্রত্যেক যথাকালে উৎপত্ত মানে উক্ত বীজ সমূহ সম্ভবত নানা রূপে জন্মায় বারবার প্রত্যেকটা মন্ত্রে দেখবেন বারবার নারীকে বলা হচ্ছে বীজ স্বরূপ আবার দেখেন মনুসংহিতা নবম অধ্যায় উনপঞ্চাশ নম্বর মন্ত্র কি বলছে যার ক্ষেত্রে যার ক্ষেত্রে স্বামী নয় বীজের মালিক তার পরের ক্ষেত্রে বীজ বপন করলে উৎপন্ন শস্যের ফল লাভ করে না বারবার নারী এবং মানে নারীকে আর পুরুষকে দেখেন বারবার শুধুমাত্র ক্ষেত্রে নেই যেহ ক্ষেত্রে নেই বীজবান্তে মানে যার ক্ষেত্রে স্বামী নেই মানে যার ক্ষেত্রে মানে ক্ষেত্রে মানে যে নারী কাছে কোনো স্বামী নেই এখানে আবারও বীজের সঙ্গে তুলনা করা হয়েছে তার মানে আমরা এখান থেকে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মনুষ সংহিতাতে নারীকে বীজের সঙ্গে নারীকে ক্ষেত্র সঙ্গে তুলনা করা হয়েছে পবিত্র গণে যেমন যদি বলার কারণে যদি আমাদের সত্যরঞ্জন বরার যদি ইসলামকে নারীকে নিয়ে এত সমালোচনা করে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে কি বলবে আরো আশ্চর্য হয়ে যাবেন আরেকটা মন্ত্র দেখাবো আপনাদেরকে এখানে দেখেন বলছে দেবরত্ব সুপন্ডিত স্তরিয়া সমাঙ্গ নিযুক্ত ইয়া সন্তানের অভাবে পতি প্রভৃতি গুরুজনের কর্তৃক রূপে নিযুক্ত হয়ে স্ত্রী লোক দেবার বা সুপণ্ডিত থেকে সন্তান লাভ করবে এখানে আপনাদের একটু বোঝার বিষয় আছে অনেকে বুঝতে পারছেন না কোন নারীর যদি তার স্বামী যদি মারা যায় আর সে নারী যদি তার কোনো সন্তান না থাকে তো হিন্দু ধর্মে একটা রীতি বলা হচ্ছে একটা কাজ করতে পারে কি করবে যে সেই নারীর যদি সন্তান না থাকে তার স্বামী যদি আগে মারা যায় তা হচ্ছে সন্তানের অভাবে প্রতি প্রভৃতি গুরুজন কর্তৃক সাম্যক্য রূপে নিযুক্ত হয়ে স্ত্রী লোক দেবর বা সুপণ্ডিত থেকে সন্তান লাভ করবে মানে স্বামী মারা গেছে এখন নারী তো আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না কেন মনুসংহিতা নবম অধ্যায় পঁয়ষট্টি নম্বর মন্ত্রে দ্বিতীয় বিবাহকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার জন্য তারা বলতে চাইছে এখানে কি করবে একজন নারী তো বিয়ে যখন যেহেতু করতে পারবে না তার জন্য দেবর অথবা কোনো ব্রাহ্মণ পণ্ডিতকে দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করিয়ে কি করবে তখন একটা সন্তান নিতে পারে তারপরে ষাট নম্বর মন্ত্র বলছে বিধবাতে সন্তান উৎপাদনে নিযুক্ত ব্যক্তি ঘৃতাক্ত দেহ মৌনী হয়ে রাত মানে রতি বেলা একটি পুত্র উৎপাদন করিবে দ্বিতীয় পুত্র কখনোই নয় পরিষ্কার হচ্ছে বিধবাতে বিধবা নারী তার স্বামী যদি না থাকে বিধবা নারীকে একটা সুপণ্ডিত দেখে বা তার দেবরেশকে কে নিযুক্ত করে দিয়ে ঘৃতাক্ত মানে কিছু খাওয়া দাওয়ার কথা একটা রীতি আছে মৌন হয়ে রাত্রি বেলায় একটি পুত্র উৎপাদন করিবে দ্বিতীয় পুত্র যেন কখনো না নেয় এখন আমরা সত্যরঞ্জন বরারকে বলতে চাই আপনারা যে বলছেন নারীকে নাকি বলা হয়েছে ইসলামে বলেছে শস্য ক্ষেত্র তা আপনাদের মনুসংহিতাতে বলা হয়েছে নবম অধ্যায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর মন্ত্র দুই নম্বর বলছেন নারীকে বলা হচ্ছে যে সন্তান উৎপাদনের যন্ত্র আমরা পরিষ্কারভাবে দেখিয়েছি যে নারীকে ইসলাম বলছে না বরং হিন্দু ধর্মগ্রন্থই বলছে যে নারীকে শুধুমাত্র যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নারীর জনিটাকে ক্ষেত্র বলা হয়েছে মানে ওখান থেকে শুধুমাত্র যন্ত্রের ন্যায় কাজ করবে যৌন কর্মী হিসাবে নারীকে দেখানো হয়েছে এখান এই মন্ত্রে নারীকে যে হিন্দু ধর্ম যৌন কর্মী বলেছে তার জ্বলন্ত প্রমাণ মনুসংহিতা নবম অধ্যায় উনষাট নম্বর শ্লোকে যে সন্তানের অভাবে পতি প্রভৃতি দুজন কর্তৃক সম্মুখ রূপে নিযুক্ত হয়ে স্ত্রী লোক দেবর বা সুপণ্ডিত থেকে সন্তান লাভ করিবে আর বিধবাতে সন্তান উৎপাদনে নিযুক্ত ব্যক্তি ঘৃতাক্ত দেহ মৌন হয়ে রাত্রিবেলা একটা পুত্র সন্তান উৎপাদন করিবে দ্বিতীয় সন্তান কখনোই নয় দ্বিতীয় সন্তান কখনোই নয় মানে দ্বিতীয় সন্তান নিতে পারবে না একটা সন্তান নিতে পারবে তারপর কি বলছে নিয়োগ পুত্র জনন বিধিজ্ঞ কোনো কোনো ব্যক্তি এক পুত্র অপুত্র সুতরাং নিয়োগের প্রয়োজনে অসিদ্ধ এইভাবে স্ত্রীলোক দ্বিতীয় পুত্র জনন এবং ধর্ম সম্মত মনে করেন মানে তারপরে একষট্টি নম্বর মন্ত্র বলছে যে একটা পুত্র নেওয়াটা উচিত নয় কারণ একটা পুত্র মানে হচ্ছে সে মরবে কি বাঁচবে ঠিক নাই একটা পুত্র নেওয়া উচিত নয় মানে একটা এক পুত্র অপুত্র সুতরাং নিয়োগের প্রয়োজনে অসিদ্ধ এইভাবে স্ত্রী লোকের দ্বিতীয় পুত্র জনন ধর্মসম্মত মনে করেন তার মানে একটা পুত্র না দুটো সন্তান নিতে পারবে একটা বিধবা নারীকে একটা ব্রাহ্মণ পণ্ডিত গিয়ে বা তার দেবর গিয়ে দুটো সন্তান তার সঙ্গে রাত্রে থেকে শারীরিক সম্পর্ক করে যৌন কর্মীর মতো নারীটাকে ব্যবহার করে দুটো সন্তান নিতে পারবে কিন্তু কখনোই সেই নারী যেন দ্বিতীয় বিবাহ না করে পরিষ্কার হবে তারপরে বলছে দেখেন বিধবা নারীতে নিয়োগ বিধি অনুসারে সম্পন্ন হলো ওই নারীর সন্তান উৎপাদক পরস্পর পুত্রবধূ ও জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় ব্যবহার করবে মানে এখন স্বামী এখন সন্তান যেহেতু নারী দুটো পেয়ে গেছে এখন যার দ্বারা নিয়োগ করা হয়েছে যে পণ্ডিতের দ্বারা বা দেবরের সঙ্গে এখন কি ব্যবহার করতে হবে পুত্রবধূ বা জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় ব্যবহার করতে হবে কি দেখেছেন কি আশ্চর্য ইসলাম নারীকে এমন কথা বলেছে হিন্দু ধর্মগ্রন্থ বলেছে যে তার সঙ্গে রাত্রি কাটাবে দুটো সন্তান হওয়ার পরে এখন ওই সুপণ্ডিতকে কি মনে করতে হবে এ এখন মানে পুত্রবধূ মনে করতে হবে মানে তার পুত্রবধূ আশ্চর্য আর এখান থেকে আর কি দেখানো সম্ভব তো যাই হোক আমরা এতক্ষণ দেখালাম মনুসংহিতা অনুবাদ টিকা সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আমরা আর একটা জিনিস আর একটা আপনাদেরকে অনুবাদ আমরা দেখাতে পারি আর একটা অনুবাদ আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে পারেন আমরা সেন আর একটা স্ক্রিনশট বা আর একটা মন্ত্র দেখাতে পারি আচ্ছা আমরা আর একটা মন্ত্র আপনাদের সামনে আর একটা মনুসংহিতা আমরা নিয়ে আসি আমাদের একটু সমস্যা হচ্ছে কারণ আমাদের আচ্ছা এমনি সঙ্গীত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মনুসংহিতা নিয়ে আসছি আরেকটা মনুসংহিতা নেওয়ার চেষ্টা করছি আমরা এখান থেকে সংহিতা মনীষসঙ্গীতা আমরা দ্বিতীয় একটা প্রকাশনী থেকে আপনাদের দেখাবো হ্যাঁ এখানে আপনারা মনীষসঙ্গীতা দেখতে পাচ্ছেন আমরা এই মনীষসঙ্গীতা থেকে কিছু আলোচনা করব এবার এই মনীষসঙ্গীতাটা অনুবাদ এই মনীষসঙ্গীতার অনুবাদক হচ্ছে দেখেন মনীষসঙ্গীতা আপনাদের দেখাই এর যে মনীষসঙ্গীতা মূল ব্যাখ্যাশ্রী বঙ্গ অনুবাদ শ্লোক সহ সুলভ সংস্করণ সম্পাদনা অনুবাদ মনবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী এর অনুবাদ এখানে একটা মন্ত্র আপনাদেরকে দেখা আর একটা মন্ত্র মূল সংহিতা এটা নবম অধ্যায় মন্ত্র নম্বর তেত্রিশ মন্ত্র নম্বর তেত্রিশ হচ্ছে ক্ষেত্র ভূতে স্মিতা নারী বীজ ভূতে স্মিতা পূর্ণাম ক্ষেত্র বীজা সমজাগত সম্ভাব সর্বদেহী নামা নামাহা তেত্রিশ নম্বর কি বলছে যে নারী শস্য ক্ষেত্রের মতো আর পুরুষ শস্যের বীজ স্বরূপ এক্ষেত্রে বীজের সংযোগ সকল প্রাণীর উৎপত্তি হয় পরিষ্কার হবে কোন কোন স্থানে যেমন ব্যাস বা শিল্প প্রভৃতি বীর্য মহর্ষিপের সঙ্গে সন্তান বীর্যের বৈশিষ্ট্য হয় এখানে ব্যাখ্যা করছে তারপরে মন্ত্রে আর ক্ষেত্রীয় মানে ক্ষেত্র হচ্ছে পত্নীতে দেখেন নারীকে আবার বলা হচ্ছে ঈশ্বরূপ আবার এখানে দেখেন মনুসংহিতা মনুসংহিতা আপনাদের এখানে আবার দেখার একটা মনুসংহিতা এটা হচ্ছে মনুসংহিতা উনপঞ্চাশ নম্বর মন্ত্র কি বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যার ফলত ক্ষেত্রে স্বামী নাই অথচ শস্য বীজ তথাই পরের ক্ষেত্রে বীজ বপন করে তারা থেকে উৎপন্ন শস্যের ফল কখনো লাভ করতে পারে না আবার জানেন যেহ ক্ষেত্র নি বীজ বানতে পরিষ্কার নারীকে ক্ষেত্র নারীকে ক্ষেত্র স্বরূপ বলা হচ্ছে আপনাদেরকে আমরা এই দুটো মন্ত্র দেখালাম এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে যারা যেসব মানে মূলত সত্যরঞ্জন বরা যে নারীকে শস্য ক্ষেত্র বলেছে এটা নিয়ে তিনি অনেক রকম সমালোচনা করেছে আমরা ভিডিওর জবাব চাই আপনারা জবাব দেন যে হিন্দু ধর্মগ্রন্থে নারীকেও যে শস্য ক্ষেত্র বলা হয়েছে এবং নারীকে বলা হয়েছে নারী যদি স্বামী যদি মৃত্যুবরণ করে মনুসংহিতা নবম পঁয়ষট্টি নম্বর মন্ত্র সে আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না তাহলে কি করবে সে নারীকে বিধবা যদি হয়ে যায় তাহলে সেই নারীকে এখন নিয়োগ প্রথা করতে হবে যেটাকে হালালা বলে আপনি অভিযোগ করেছেন এর জবাব আমরা দেব তো এখানে নারী প্রসঙ্গে বলা হচ্ছে ওই নারীকে একটা পণ্ডিত ব্যক্তি দেখে অথবা সেই নারীর সে বিধবা নারীর দেবরকে দ্বারা পরপর দুটো সন্তান নিতে পারবে সন্তান নেওয়া হয়ে যাবে তারপর সেই তার দেবরকে বা সুপণ্ডিত যাদের সঙ্গে নিয়োগ করেছিল হালালা করেছিল যার সঙ্গে রাত্রে ছিল তখন তাদেরকে মনে করতে হবে যে না এ এখন সুপণ্ডিত এর সঙ্গে পুত্র বধুর ন্যায় এখন ব্যবহার করতে হবে এখন আপনাদের কাছে জবাব চাই যে স্ত্রীকে পবিত্র মনসার বাকারাত মধ্যে সে তেইশে নারীকে শস্য ক্ষেত্র বলেছে তার জন্য আপনাদের গত্র দেহ শুরু হয়ে গেছে জ্বালা শুরু হয়ে গেছে এখন হিন্দু ধর্মতে আরো এরকম নিকৃষ্ট কথাগুলো আছে আমরা অসংখ্য দলিল প্রমাণ দিতে পারি তা আমরা সত্যরঞ্জন বরাকে প্রথমে চ্যালেঞ্জ করেছিলাম মানে উনি চ্যালেঞ্জ করেছিলেন আমরা গ্রহণ করেছি তিনি আসতে রাজি হয় নাই তাকে ফেসবুকে ডিবেট আসার জন্য বলেছি তিনি আসেন নাই এখনো চ্যালেঞ্জ করছি ফেসবুকে আসতে চাইলে আসতে পারে লাইভে আসতে চাইলে আসতে পারে সরাসরি আসতে পারে টিভি নিউজে আসতে পারে যেখানে বলবেন আমরা সেখানে আপনার কাছে উপস্থিত হব আপনার যে অভিযোগ আছে সম্পূর্ণ আমরা জবাব আমরা দিতে চাই আপাতত আমরা আজকে একটা ভিডিও আমরা প্রকাশ করলাম ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ে সত্যরঞ্জন বরার মিথ্যাচারের জবাব নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব আজকের পর্ব এক আমরা এখানে শেষ করলাম ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু